আমার ভাই স্কুল রু হাই স্কুল হাই স্কুলরু কলেজ আইলি কে নেই স্টার্ট কলে রু সবে ডাকলে ভাই এবে সে টুকিল মনকে বাস গুটে কথাই কহবি যেন মানে বি আগে মতে ভাই ডাকব না তোমার বুয়ার সম্পত্তি অধা অধা